কিভাবে সঠিকভাবে ইংরেজি উচ্চারণ করতে হয় এবং ইংরেজি বানান করা যায় কিভাবে সব কিছুই রয়েছে এই ভিডিওটিতে আমরা অনেকেই সঠিকভাবে ইংরেজি উচ্চারণ করতে জানি না এবং রিডিং পড়তে পারি না কারণ হলো ইংরেজি ভাওয়েলস এবং কনসোনেন্টের সঠিক উচ্চারণ না জানা ইংরেজিতে কথা বলতে চাইলে অবশ্যই আপনাকে ভাওয়েলস এবং কনসোনেন্টের উচ্চারণ জানতেই হবে কেননা ভাওয়েলস এবং কনসোনেন্টই হলো ইংরেজি ভাষার প্রাণ সুতরাং বুঝতেই পারছেন এদের সঠিক উচ্চারণ এবং ব্যবহার জানাটা কতটা জরুরি কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ এগুলো খুবই সহজ যা আপনারা আগে থেকেই জানেন চলুন তাহলে দেখে নেওয়া যাক ভাওয়েলস এবং কনসোনেন্ট কি এবং ইংরেজি ভাষায় তাদের এত দরকার কেন প্রথমে জেনে নেওয়া যাক ভাওয়েলস এবং কনসোনেন্ট কোনগুলো এ ই আই ও ইউ এই পাঁচটি লেটার বা অক্ষরই হলো ইংরেজি ভাষার ভাওয়েলস আর কনসোনেন্ট হলো বাকি একুশটি ইংরেজি অ্যালফাবেটস বা বর্ণ আমরা সবাই জানি যে ইংরেজি ভাষায় মোট ছাব্বিশটি অ্যালফাবেটস বা বর্ণ রয়েছে তার মানে ইংরেজি ছাব্বিশটি অ্যালফাবেটস বা বর্ণ থেকে এই পাঁচটি ভাওয়েলস বাদ দেওয়ার পর যে একুশটি বর্ণ বা অ্যালফাবেট থাকে তারাই হলো কনসোনেন্টস কনসোনেন্টগুলো হলো B C D F G H J K L M N P Q R S T V W X Y Z vowels হলো ইংরেজি ভাষার কার চিহ্ন যাকে আমরা স্বরবর্ণ হিসেবে চিনি আকার একার ওকার ইকার ছাড়া যেমন বাংলা ভাষা শুদ্ধ করে বলা বা লেখা সম্ভব না ঠিক তেমনি ভাওয়েলস ছাড়াও ইংরেজি ভাষায় কথা বলা ও লেখা অসম্ভব কারণ এরা ইংরেজি ভাষার আকার একার ইকার যা বর্ণ বা অক্ষরকে সঠিকভাবে শব্দে বা বাক্যে পরিণত করে তবে আমরা যখন এইসব ইংরেজি লেটার বা বর্ণগুলোকে আলাদা আলাদা পড়ি বা উচ্চারণ করি তখন একরকম শোনায় বা বলতে হয় যেমন G H L M P ইত্যাদি কিন্তু যখন এই বর্ণগুলি কোনো শব্দে ব্যবহৃত হয় তখন কিন্তু সম্পূর্ণ ভিন্নভাবে উচ্চারণ করতে হয় তাদেরকে উদাহরণগুলো দেখলে ভালোভাবে বুঝতে পারবেন যেমন কোনো শব্দে জি থাকলে টা বাংলা গ এর মতো উচ্চারিত হয় এইচ হ এর মতো উচ্চারিত হয় এল ল এর মতো এম ম এর মতো পি প এর মতো উচ্চারিত হয় যেমন জিতে গান এইচতে হেল এলতে লাভ এমতে মিন এবং পিতে প্যাট ইত্যাদি আশা করি বুঝতে পেরেছেন এখন দেখে নেওয়া যাক বাংলা স্বরবর্ণগুলোকে কিভাবে ইংরেজি স্বরবর্ণে বা ভাওয়াজ দিয়ে লিখতে হয় বাংলা স্বরবর্ণ অকার লিখতে ইংরেজি এ ইউ ব্যবহার করা হয় আকার এর জন্য এ রস ইকারের জন্য আই দীর্ঘ ইকারের জন্য ডাবল ই রস উকারের জন্য ইউ দীর্ঘ e, উকারের জন্য ডাবল ও বা ইউ রিকারের জন্য আর একারের জন্য এ বা ই ওইকারের জন্য এ আই উকার এর জন্য ও এবং ওকার এর জন্য ও ইউ ব্যবহার করা হয় এবার আমরা শিখব কিভাবে বাংলা ব্যঞ্জন বর্ণকে ইংরেজিতে লিখতে হয় যেমন ক এর জন্য কে বা কিউ ব্যবহার করা হয় খ এর জন্য কে এইচ গ এর জন্য জি ঘ এর জন্য জি এইচ উ এর জন্য এন জি চ এর জন্য সি এইচ স এর জন্য সি ডাবল এইচ জ এর জন্য জে বা জেড ঝ এর জন্য জে এইচ নিয় এর জন্য এন জি ব্যবহার করা হয় ট এর জন্য টি ঠ এর জন্য টিএইচ ড এর জন্য ডি ঢ এর জন্য ডিএইচ মূর্ধন্য এর জন্য এন ত এর জন্য টি থ এর জন্য টিএইচ দ এর জন্য ডি ধ এর জন্য ডিএইচ দন্তন্য এর জন্য এন প এর জন্য পি ফ এর জন্য এফ বা পিএইচ ব এর জন্য বি ভ এর জন্য বিএইচ অথবা ভি ম এর জন্য এম অন্তস্থ অ এর জন্য ওয়াই র এর জন্য আর ল এর জন্য এল তালিবর স এর জন্য এস এইচ মূর্ধন্য স এর জন্য এস এইচ দন্ত স এর জন্য এস ব্যবহার করা হয় চলুন এখন দেখে নেওয়া যাক কিছু যুক্ত বর্ণ যা ইংরেজি দুটি কনসোনেন্ট মিলে বাংলা একটি ব্যঞ্জন বর্ণ যেভাবে লিখতে হয় সিএইচ এর উচ্চারণ বাংলা চয়ের মতো হয় যেমন চেক টিএইচ এর বাংলা উচ্চারণ থয়ের মতো হয় যেমন থাম টিএইচ এর উচ্চারণ বাংলা ফয়ের মতো হয় যেমন ফোন এস এইচ এর উচ্চারণ বাংলা তালিবস্য এর মতো হয় যেমন শাইন জি এইচ এর উচ্চারণ বাংলা ঘ এর মতো হয় যেমন গোস্ট এবার তাহলে ইংরেজি ছাব্বিশটি অ্যালফাবেটস বা বর্ণের উচ্চারণ শব্দে কেমন হয় তা উদাহরণের মাধ্যমে শেখা যাক যেমন এ এর উচ্চারণ এ এর মতো হবে যেমন ওয়েই বি এর উচ্চারণ হবে ব এর মতো যেমন বুক সি এর উচ্চারণ হবে ক এর মতো যেমন খ্যাট ডি এর উচ্চারণ হবে ডয়ের মতো যেমন ডিড ই e এর উচ্চারণ হবে রস্বইয়ের মতো যেমন সি এফ এর উচ্চারণ হবে ফ এর মতো যেমন ফুড জি এর উচ্চারণ হবে গয়ের মতো যেমন গুড এইচ এর উচ্চারণ হবে হয়ের মতো যেমন হ্যান আই এর উচ্চারণ হবে রসইয়ের মতো যেমন ইন্ডিয়া জে এর উচ্চারণ হবে জ এর মতো যেমন যোগ কে এর উচ্চারণ হবে কয়ের মতো যেমন কিক এল এর উচ্চারণ হবে লয়ের মতো যেমন লেটার এম এর উচ্চারণ হবে ময়ের মতো যেমন ম্যান অ্যান এর উচ্চারণ হবে দন্ত নয়ের মতো যেমন নৌজ ও এর উচ্চারণ হবে ও এর মতো যেমন ওপেন মুন পি এর উচ্চারণ হবে পয়ের মতো যেমন পোস্ট কিউ এর উচ্চারণ হবে কয়ের মতো যেমন কুইক আর এর উচ্চারণ হবে রয়ের মতো যেমন রিমাইন্ড এস এর উচ্চারণ হবে দন্ত এর মতো যেমন স্মল থি এর উচ্চারণ হবে টয়ের মতো যেমন টিচার ইউ এর উচ্চারণ হবে রসুর মতো যেমন ফুট ভি এর উচ্চারণ হবে ভয়ের মতো যেমন ভ্যালিউ ডব্লিউ এর উচ্চারণ হবে ও এর মতো যেমন ওয়াক এক্স এর উচ্চারণ হবে জ অথবা গ এর মতো যেমন এক্সাম ওয়াই এর উচ্চারণ হবে রস্বই বা অন্তস্থ অ এর মতো যেমন ইয়াং জেড এর উচ্চারণ হবে জ